হাই ফ্রেন্ড আপনাদের সকলকে স্বাগত জানাই আর এস মাল্টিপারপাস ইউটিউব চ্যানেলে আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব ব্যবসাভিত্তিক গাঁদা ফুল চাষ সম্পর্কে আপনারা ডিসপ্লে দেখে অবশ্যই বুঝতে পারছেন বর্ষাকালীন জলাজমিতে যেমনভাবে ভেন্ডি চাষের জন্য বেড তৈরি করা হয় ঠিক সেইভাবে বেড তৈরি করে নিতে হবে এবার আপনারা যেমনটা স্ক্রিনে দেখছেন গাঁদা চারা লাগানো হয়েছে এগুলো চারা নয় এগুলো হচ্ছে ডগ কাটিং করে লাগানো হয়েছে কাটিং ডগ কিনতে পাওয়া যায় তো সেখান মার্কেট থেকে কিনে নিয়ে এসে এইভাবে ডগকে লাগিয়ে দিতে হবে কাটিং পাউডার আছে কাটিং পাউডারে চুবিয়ে লাগিয়ে দিলেই শিকড় চলে আসবে যেহেতু বর্ষাকাল ভিজিয়ে সাথে সাথে জমি আছে লাগিয়ে দিলে কিছুদিনের মধ্যে ওর গোড়া থেকে রুটিং হবে বা শিকড় বেরিয়ে আসবে প্রচুর পরিমাণে শিকড় বেরিয়ে গাছটা একটু বড় হয়ে গেলে তারপর সার খাওয়ানো হবে তার আগে কোনো সার টার দেওয়া হবে না আর এতে বারবার সার দিতে হয় একবার বেশি করে সার দিয়ে দিলে হবে না অল্প অল্প পরিমাণে সার দিয়ে যেতে হবে কাঠা প্রতি দু কেজি তিন কেজি এরকম ডিএপি দশ ছাব্বিশ এবার গাঁদা গাছ যখন এরকম হয়ে যাবে গাঁদা ফুলের গাছ যেমনটা স্কিনে দেখছেন একটু বড় হয়েছে ফুল এসতে লেগে গিয়েছে তো দেখতেই পাচ্ছি ফুল এসে গেছে ফুলের কুঁড়ি দেখতে পাচ্ছি ফুল দেখতে পাচ্ছি তো এই সময় ঘাস লিখিয়ে আবার একবার সার দিয়ে চাপা দিতে হবে মাটি মানে ওই পাঁক মাটি বা জলের নিচ থেকে নিয়ে কেননা যেহেতু বর্ষাকাল বৃষ্টি ঘন ঘন বৃষ্টি হচ্ছে তো সারটা যাতে না ধোয়া হয়ে চলে যায় সেই জন্য অল্প করে মাটি ঢেকে দিতে হবে বা চেপে দিতে হবে আর লাগানোর সময় কিন্তু একটা ভেলিতে যেহেতু ভেলি একটু চওড়া আছে হ্যাঁ চওড়া ভ্যালি হলে তিনটে করে লাইন আপনি একটা ভ্যালির ওপর করতে পারবেন আর একটু সরু ভ্যালি হলে এঁটেল মাটি হলে তো এত ভ্যালি করতে পারবেন না এটা দোআঁশ বিলে মাটি তো এঁটেল মাটি হলে একটু সরু ভ্যালি হবে মাথা সরু হয়ে যাবে তো সেখানে কিন্তু দুটো লাইন আসবে আর যদি বেলে দোআঁশ মাটি হয় তাহলে আপনি একটা ভ্যালিতে তিনটে করে লাইন গাঁদা ফুলের চারা লাগাতে পারবেন যেমনটা স্ক্রিনে দেখছেন এইভাবে এই সময় প্রচুর পরিমাণে ফুলে পোকা লাগে তো আপনি পোকার বিষ এবং ধসার বিষ ধসাটা প্রচুর লাগে যেহেতু বর্ষাকাল ধসা লাগবেই তো পোকার বিষ ধসার বিষ কিন্তু অবশ্যই দিতে হবে এইভাবে যদি আপনারা চাষ করেন অবশ্যই প্রচুর ফুল হবে বা প্রচুর লাভবান হবেন আপনারা যেহেতু গাঁদা ফুল কম খরচের চাষ এখানে ইনভেস্ট কম ইনকাম বেশি ফুলের দাম নিশ্চয়ই আপনাদের কারো অজানা নেই যেহেতু প্রত্যেকের বাড়িতেই পুজো হয় আপনারা প্রত্যেকেই ফুল কেনেন সেহেতু ফুল চাষে কীরকম লাভ হবে এটা বলার আর কিছু নেই আপনারা সব কিছুই জানেন আমার নেক্সট ভিডিও থাকবে চারা থেকে গাঁদা ফুলের চারা থেকে কিভাবে গাঁদা ফুল চাষ করবেন সেটা বিভিন্ন জাতের চারা হয় সেই ভিডিওর আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন thank you for watching my video